আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আছি এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজায়াতে সাথে আছেন আমার একটা স্টুডেন্ট ও কয়েক মাস আগে এখানে আসছে ফাউন্ডেশন ইন সায়েন্স প্রোগ্রামে তো আমার স্টুডেন্ট মুন কাদিরের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং ওর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো হাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই আমার নাম মুন কাদির চাঁদপুরের ছেলে মুন কাদির তুমি দেশে থেকে কোথায় পড়ালেখা করছো Adhunik cantonment public school college তোমার রেজাল্ট ছিল A plus A plus CGPA five ছিল এবং মুন কাদের কিন্তু এখানে থার্টি পার্সেন্ট স্কলারশিপে পড়ালেখা করে থার্টি পার্সেন্ট স্কলারশিপ এবং কি আমাদের গ্লোবাল অ্যাডমিশন এইডের পক্ষ থেকে আরও পাঁচশো ডলার তাকে স্কলারশিপ নিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তুমি কি খুশি তো না তো এখানে পড়ে নতুন পরিবেশে আসছো তোমার পড়ালেখা কেমন লাগছে বাংলাদেশে থেকে অনেকটা বেটার কারণ টিচার অনেক ফ্রেন্ডলি পরে মনে করেন এনভায়রনমেন্টও ভালো পরে আর কি সব কিছু মিলে ওভারঅল খুব ভালো তোমার এখানে তো অনেক বিদেশি স্টুডেন্ট তাই না তোমার সাথে যারা পড়ালেখা করে সবই বিদেশি স্টুডেন্ট বাংলাদেশের দু একজন আছে না হ্যাঁ খুবই কম খুবই কম বাংলাদেশি স্টুডেন্ট কম কিন্তু অন্য অন্য দেশের স্টুডেন্টরা প্রচুর এখানে বিদেশি স্টুডেন্টদের সাথে মানে গ্লোবাল একটা এনভায়রনমেন্ট তাই না একটা ইন্টারন্যাশনাল মানে এনভায়রনমেন্ট তো এই যে ইংলিশ স্পিকিং করতে কোনো সমস্যা হয় কিনা তোমার না আপাতত শুরুর দিকে তো একটু কষ্ট হয়েছে এখন মনে করেন টিচারদের সাথে মানে কমিউনিকেট প্লাস তাদের লেকচার বুঝতে কোনো সমস্যা নেই ওকে আলহামদুলিল্লাহ যাদের ইংলিশের স্কুল স্কিল একটু ভালো আছে তাদের কোনো রকমই সমস্যা হবে না যোগাযোগ প্লাস স্টাডি করতেও তুমি তো এক সেমিস্টার শেষ হয়েছে তাই না তোমার রেজাল্ট কেমন আছে ভালো রেজাল্ট এ আছে না আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেরকম এ প্লাস এদেশে কিন্তু এই এ প্লাসের মানে এইট্টি পার্সেন্ট মার্ক থাকলেই এ ঠিক আছে সেক্ষেত্রে ওর রেজাল্টও কিন্তু ফার্স্ট ক্লাস আছে আলহামদুলিল্লাহ এবং তোমার ইনশাল্লাহ ফাউন্ডেশনের পর তো আবার কন্টিনিউ বিএসসি করবা সেক্ষেত্রে তুমি যে এইখানে পড়ালেখা করতেছো তো এসএসসির পরে এখানে আসছো তোমার যারা বন্ধু আছে বা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে যারা খুব সহজেই বিদেশি এনভায়রনমেন্টে বা বিদেশে পড়ালেখা করতে চায় সেক্ষেত্রে তোমার সাজেস্ট কি তোমার এখানে ফাউন্ডেশন করা তোমার কাছে কি সাজেস্ট তাদের জন্য তোমরা এখানে ফাউন্ডেশন আনলে সবার প্রথমত ইন্টারমিডিয়েট থেকে এক বছর সময় কম লাগতেছে এক বছর সময় কম লাগে প্রথম সো এরপর এটা ডিগ্রি মনে করে এটা ডিগ্রি যে ভ্যালুটা আর কি এই লেভেলে রেখে ফেলে সো মানে ইন্টারের লেভেলের থেকে মানে ভালো ভালো একটা ফ্যাসিলিটি আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি সো মনে করো সব জায়গায় তুমি এটা দিয়ে ভালো কিছু একটা করতে পারবে ব্যাচেলার্সের তেমন কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না ওকে ধন্যবাদ এখানে কিন্তু মুনকাদির কয়েকটা মেসেজ দিল এটা কিওয়ার্ডে শেষ করেছে যে এটা ইন্টারমিডিয়েট করতে আমার যেরকম দুই বছর লাগে প্লাস রেজাল্ট রেজাল্ট বের হইতে আড়াই বছরও লেগে যায় অনেক সময় অথবা অথচ এখানে কিন্তু ফুল এক বছরেই কিন্তু ইন্টারমিডিয়েটের সমমান এবং কি এ লেভেলের সমমান যেটা আছে সেটা এক বছরের মধ্যেই হয়ে যাচ্ছে প্লাস এখানে যেহেতু ইন্টারন্যাশনাল ইনভায়রনমেন্টে পড়ালেখা হচ্ছে সেক্ষেত্রে ব্যাচেলর যদি কারোর নিয়োগ থাকে যে সে বিএসসি করবে বিদেশে সেক্ষেত্রে যদি এখানে ফাউন্ডেশন করা থাকে বিএসসি করার সময় ওরকম কোনো পেশারও পড়বে না বা খুব সহজেই কিন্তু সে নিতে পারবে ধন্যবাদ মুনকাদের তোমাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আসতে চাও মালয়েশিয়াতে পড়ালেখার জন্য এনটি কলেজ বেস্ট একটা কলেজ এখানে foundation science foundation commerce foundation IT সহকারে বেশ কয়েকটা ফাউন্ডেশন ডিগ্রি আছে এবং ডিপ্লোমাতেও অনেকগুলো প্রোগ্রাম আছে এবং বিএসসি মাস্টার্স সবই আছে যদি কেউ আসতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ আমরা হেল্প করবো তুমি যে এখানে আসলা তুমি আমাদের সাথে কিভাবে চেনো আব্বু তোমার আব্বুর তো ওর আব্বু আমার সাথে যোগাযোগ করে ওর আব্বু অবশ্য ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমার নাম্বারটি খুঁজে পায় প্লাস আর একটা তার ফ্রেন্ডের মাধ্যমে আমার রেফারেন্স পায় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে এই মোটামুটি আপডেট ইনশাআল্লাহ তোমাকে যেই কথাগুলো বলেছিলাম যে আমাদের পরিবেশ সবই তো মিল আছে আলহামদুলিল্লাহ তুমি এখানে সব লাস্টের যে পয়েন্টটা তুমি এখানে পড়ালেখা করছো তুমি হ্যাপি আছো তো হ্যাপি আসা এটাই আমাদের অর্জন যে আমরা চাই যে আমাদের স্টুডেন্ট যেন হ্যাপি থাকে ধন্যবাদ তোমাদেরকে এবং ধন্যবাদ সকলকে এরপরে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেই এনটি কলেজ অথবা অন্য কলেজ সম্পর্কে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে আমরা ইনশাল্লাহ রেসপন্স করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু